সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে একটু দূরে চলে এসেছি তো এই জায়গাটার নাম জানো কি এটা হলো মধ্য মেকলাসপুর তো একটি সিআরটি টিভি আমার সামনে দেখতেই পারতেছেন নাম হচ্ছে ওয়ালটন তো এটা কতক্ষণ একটু ভালো চলে যে কতক্ষণ পরে জায়গা কতক্ষণ ভালো চলে কতক্ষণ পরে জায়গা তো আমরা এটা এখন রিপেয়ারিং করব আপনারা সাথেই থাকবেন শুরু করব তো আসলে মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান ডি এটা আমরা ঠিক করে আমরা জানি না কত সরঞ্জাম বাইক তাই নাম তো আর এমনি ভাবে বইয়া থেকে ও টিভি ঠিক করা দেখতেন না বা দেখেনও নাই দেখছেন না না এই যে আমরা ছবি দেখি বিনোদন দেখি আমরা আমাদের কোম্পানির ভিতরে মহিলারাও কাজ করে হ্যাঁ। আমরা চাকরি দিয়ে দিই কোম্পানির ভিতরে এগুলাই ট্রেনিং দিই এগুলাই নিয়েই আমরা ট্রেনিং দিই ট্রেনিং শেষে এদের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন বলতে গেলে স্টেবিলাইজার আছে ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে এটি সমান করে এটি তৈরি করার আমরা যারা চাকরি দিয়ে দেবো আমরা এখান থেকে তৈরি করার চাকরি করে দিয়ে হ্যাঁ। দেবো আর কি যেখানে তৈরি করে এগুলি ফ্যাক্টরি ওইখানে আমরা চাকরি দিয়ে বুঝছেন হ্যাঁ। আমরা এখান থেকে এটির সম্পর্কে ফুল শিখাম শিখানোর পর ওইখানে আমরা চাকরি দিয়ে দেবো হ্যাঁ। বা আমাকে এই কোম্পানিতেও চাকরি করতে পারবো আবার অনেকে যেমন এই যে দোকান লইছে না হ্যাঁ। দোকান লিয়ে নিজের ব্যবসা করতেছে না ঠিক এরকম আপনার দোকান দিয়েও ব্যবসা করতে ট্রেডিং নিয়ে যেমন আমরাও বাসায় কাজ করতেছি হেরাও পারব সেই জন্যই আমরা ট্রেডিংটা চালু তাম্বিরের ডাহরে আমরা যেটা মধ্যম এক ক্লাস কি গাড়ি কয় তো বন্ধুরা আমরা কথা কইতে কইতে আসলে ব্যাক কাভারটি খুলে নিলাম এখন একটা নাটক আছে সব জুড়া হ্যাঁ ileride. Bastırıyorlar. Bastırıyorlar. আমরা ফুল আসলে দুইটা নাক অনেক বড় লাগাইছে তো যার কারণে তো এটার ভিতরে আসলে যে সিস্টেমে লাগাইছে এটা দেখতে পাচ্ছেন এটাকে বাইপাস কাজ করেছে অন্য কে এল ওয়াই দিয়া এটা সঠিকভাবে ভোল্টেজ দিচ্ছে না বিধাই এই সমস্যাটা আর একটা ব্যাপার হচ্ছে এটার ফ্লাই ব্যক্তিও সমস্যা তো এই একটু স্কিপ করি তো ভিউয়ার্স দেখতে পারলেন এটা আসলে অনেকটাই কাজ করেছেন তারা চেষ্টাও করছেন তো ওয়ালটন যেহেতু ওয়ালটন ভালো বাইপাস করলে চলে না ভালো তো তাড়াতাড়ি সেটাও বাইপাস করে দিচ্ছে একটা আয়না আছে নি ছোট একটা আয়না মতো তো আজকে আসলে যে ওয়ালটন টিভিটি কাজটি করতে